একজনে ছবি আঁকে এক মনে হয় অমন আরেকজনে বসে বসে রং মাখে হয় অমন একজনে ছবি আঁকে এক মনে হয় অমন আরেকজনে বসে বসে রং মাখে ও আবার সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে যায় ঘরে বসত করে কয়জনা